ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না জীবন কিছুতেই খোলা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না ভালোবাসা মুক্তি হয়ে কাঁদে তোমার কথা মনে হলে গ্রহণ লাগে চাঁদে প্রাণে প্রাণে যে নাম চোখের জলে লিখলাম কোনদিনই মোছা যাবে না তোমায় তো ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না ও হৃদয় হয়তো ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না তুমি আমার নয়ন জোরে স্বপ্ন হয়েছিলে সে নয়নে অধর ধারা শ্রাবণ হয়ে তুমি আমার নয়ন জোরে স্বপ্ন হয়েছিলে সে নয়নে অধ ঝরায় শ্রাবণ হয়ে হয়তো ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না ও হৃদয়ের বাঁধন রয়ে যাবে আজীবন কোনদিন তো ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না